হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে সো আজকে আপনাদের সুপার একটি সাইটের কথা বলবো যদিও নামে অনেক সুপার তবুও এটা খুব একটা পারফরমেন্স নাই তারপর আমি এটা ভিডিও করছি আপনাদের জন্য কারণ অন্যান্য সাইটগুলোর পাশাপাশি আপনার এটাতে দিনে তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট এরকম করে সময় দিলে মোটামুটি একটা ভালো আর্নিং করতে পারবেন কারণ এটাতে পাঁচ ডলারেই আপনি উইথড্র করতে পারবেন সো আজকে আমি পুরো ভিডিওটাতে আপনাদের সাথে থাকছি স্প্রেকটাম আইসপি নিয়ে তো বেশি কথা বলবো না যারা আমার চ্যানেলে আজকে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে আর্নিং রিলেটেড টেক রিলেটেড আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো শুরু করছি ছোট্ট একটি ইন্টারোর মাধ্যমে আজকের ভিডিওটি প্রথমেই বলেছিলাম সুপার একটি সার্ভে তো সেই ক্ষেত্রে নামটি এরকমই হওয়া উচিত super pay dot me so এই সাইটটি আপনাদের অফার করছে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে পেমেন্ট রিসিপ্টের এবং লো ক্যাশ আউট সো আপনারা লো ক্যাশ আউট করতে পারবেন এইখান থেকে আপনারা এখানে সার্ভে করতে পারবেন এবং অফার করে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন আর এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে বোনাস পেয়ে যাবেন টোয়েন্টি সেন্ট তো ডিসক্রিপশন বক্সে আমার রেফার লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আরও কিছু বোনাস কিন্তু আপনারা পেয়ে যাবেন সো প্রথমে আমরা সাইডটা একটু ঘুরে দেখি কি অবস্থা তো দেখেন তারা কিন্তু অলরেডি এখন পর্যন্ত এতগুলো পরিমাণ পেমেন্ট করে দিয়েছে তারা আপনাদেরকে পেমেন্ট করবে পেপ্যালের মাধ্যমে ট্যাঙ্গো কার্ডের মাধ্যমে অ্যামাজন কার্ডের মাধ্যমে স্কিল এবং বিটকয়েনের মাধ্যমে সো আমরা পেপ্যাল যাদের আছে আপনারা পেপ্যালে উইড্রো করতে পারবেন লো পে আউট পাবেন ট্যাঙ্গো কার্ড এবং অ্যামাজন কার্ড আপনাদের পাঁচ ডলারের করার পরে আপনাদের উইথড্র করতে দিবে সো অ্যামাজন আমরা খুব সহজে বিক্রি করতে পারবো যার জন্য আপনারা অ্যামাজন উইড্রো করতে পারেন আর ট্যাঙ্গো কার্ডের ক্ষেত্রে ট্যাঙ্গো কার্ড থেকে আমরা অন্যান্য কার্ডে কনভার্ট করতে পারবো সো এটাও খারাপ না সো আমরা যদি একটু নিচের দিকে যাই এখানে একটা ছোটোখাটো রিভিউ আমরা দেখতে পাচ্ছি মোর রিভিউয়ের জন্য আমরা চলে যাচ্ছি এই সাইটের রিভিউয়ে সো দেখেন পে ডট মি রিভিউস এখানে তাদের রেটিং আছে ফোর পয়েন্ট এইট জিরো এবং এক হাজার একশো দশটা কিন্তু রিভিউ আছে সো তারা এখানে দেখেন তাদের কিন্তু রিভিউয়ার রিকোয়ারমেন্ডার রয়েছে সাতানব্বই পারসেন্ট সো আপনারা বুঝতে পারছেন সাইটটি অবশ্যই অরিজিনাল এবং লিগেট সো আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু রিভিউ ইউজাররা এখানে রিভিউ করেছে এখানে অনেকগুলো রিভিউ রয়েছে তো অবশ্যই আপনারা এটাতে কাজ করে উইথড্র করলে পেমেন্ট পাবেন তার জন্য অবশ্যই লাগবে আপনার একটা ফ্রেশ ইউএসএ অরিজিনাল আইপি এবং একটা অ্যাড্রেস অরিজিনাল তো আমরা যদি এখানে একটু পেমেন্ট প্রুফ দেখতে যাই তাহলে আপনারা এখানে দেখতে পারবেন তাদের তারা যে পেমেন্ট করেছে কাদেরকে করেছে সেগুলো সব কিছু সহ দেখেন এখানে পেমেন্ট ইনস্ট্যান্ট পেমেন্ট করেছে তারা তিন ডলার বিশ ডলার ষাট ডলার দুই ডলার উনিশ ডলার ছয় ডলার এখানে যাদেরকে পেমেন্ট করেছে তাদের নামগুলো রয়েছে এবং এখানে কিন্তু ডেট রয়েছে সো এই হচ্ছে মোটামুটি আজকের সাইট খুব একটা বেশি কার্যকরী না হলেও আপনারা কিন্তু আমি আগেও বললাম অন্যান্য সাইটের পাশাপাশি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অল্প কিছু সময় দিয়ে আপনারা এখান থেকে ভালো আর্নিং করতে পারবেন সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওইখানে ক্লিক করে আপনাদের এখানে ডিরেক্ট নিয়ে আসবে তারপরে আপনারা জয়েন ফর ফ্রি এখানে ক্লিক করবেন জয়েন ফর ফ্রিতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে আপনাদের নিয়ে আসবে সো এখানে আপনাদের ফিল আপ করতে হবে আপনাদের ইউজার নেম সহ মেইল সহ অ্যাড্রেস তো আপনাদের অবশ্যই একটা ইউএসের অরিজিনাল নাগরিকের অ্যাড্রেস নাম এগুলো কিন্তু লাগবে তো আমি এখানে ফিল আপ করার পরে আবার ভিডিওতে ব্যাক করছি এখানে ইনফরমেশনগুলো ফিল আপ করে দিলাম এরপর আমরা নিচে আসলে দেখবো এখানে পেমেন্ট অ্যান্ড টার্মসে আপনার ইমেল অথবা স্কিল বিটকয়েন এগুলোর ইনফরমেশনগুলো অর্থাৎ আপনারা যে এখানে উইথড্র করবেন এই মাধ্যমগুলোতে এখানে সেইখানে সেটার মেল নাম্বার এগুলো দিতে বলেছে তো আমরা এখানে দিচ্ছি না আমরা এইখানে এটা ট্রান্সটা অ্যালাউ করে দিলাম এই চারটা টিকমার্ক আপনারা দিয়ে দিবেন এগুলো দেওয়ার পরে আপনাদের এখানে একটা রোবট রিক্যাপচা কমপ্লিট করতে হবে তো আমরা রিক্যাপচাটা কমপ্লিট করছি তো আমাদের রিক্যাপচা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে সো এইখানে আপনাদের ইমেইলে একটা তারা মেইল পাঠিয়েছে ওইখান থেকে আপনাদের ইমেলটা কনফার্ম করতে হবে সো আমরা ইমেলে লগ করে নিচ্ছি সো আমরা ইমেলে লগ করে নিলাম তো দেখেন আমাদের এখানে already super pay dot me থেকে একটা মেইল আসছে তো আমরা এখানে ক্লিক করে দিলাম মেইলটা কনফার্ম করার জন্য এরপরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে সামনে তো এইখান থেকে দেখবেন এইখানে একটা কনফার্ম করার কিন্তু অপশন থাকবে এখান থেকে আপনার এটা কনফার্ম করে দেবেন এছাড়া কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে না তো দেখেন আমরা সুপার পে ডট মির লগ ইন ইন্টারফেসে কিন্তু চলে এসেছি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে সো এইখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে হোম আছে হোমে আপনারা আপনাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্টের ডিটেলস এগুলো পেয়ে যাবেন আপনারা যেগুলো কমপ্লিট করবেন সেগুলো পেয়ে যাবেন তারপরে থাকছে আপনাদের পেইড সার্ভে তো আপনারা এখানে সার্ভেগুলো পেয়ে যাবেন এখানে your survey daily paid survey revenue survey wall CPX research so এখানে আপনারা সার্ভেগুলো পেয়ে যাবেন তো আমরা এখান থেকে একটা অপশানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে সিপিএক্স রিসার্চে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসলো অন্যান্যগুলোতেও এরকম ক্লিক করার পরে তাদের মেইন ইন্টারফেসে নিয়ে যাবে তো এইখানে সিপিএগ রিসার্চ আমাদের কিছু সার্ভে দিয়েছে তো দেখেন ওয়ান দশমিক জিরো নাইন ডলার একটা সার্ভে তারপরে ওয়ান দশমিক সাঁত্রিশ ডলার একটা সার্ভে জিরো দশমিক এইট সেভেনের একটা সার্ভে তো এখানে কিন্তু আমরা রেভিনিউ ওয়ালের সার্ভেগুলো পেয়ে গেলাম এরপরে আপনারা যদি পেইড সার্ভেতে অন্যান্য যেগুলো অপশন এখান থেকেও কিন্তু আপনারা সার্ভেগুলো পেয়ে যাবেন তো এরপরে থাকছে অফার ওয়াল অফারঅলে অনেকগুলো প্রোভাইডার রয়েছে পিনাট ল্যাব অ্যাডসেন্স মিডিয়া তো আমরা এখানে অ্যাডগেট অ্যাডগেট তো আমরা এখানে পিনাট ল্যাবে ক্লিক করে দিলাম সো পিনাট ল্যাবে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন সো এইখানে আপনাদের পিনাট ল্যাবের যে অফারগুলো রয়েছে আপনাদের এখানে কিন্তু শো করবে তার আগে আপনাকে এখানকার এদের পিনাট ল্যাবের প্রোফাইল সার্ভেটা কমপ্লিট করে নিতে হবে তো ভিডিওতে আমরা আমি প্রোফাইল সার্ভেটা কমপ্লিট করে দেখালাম না প্রোফাইল সার্ভে কীভাবে করতে হয় আপনারা কিন্তু অবশ্যই জানেন পূর্ববর্তীতে আমার বেশ কিছু সার্ভে রয়েছে যেগুলোতে প্রোফাইল সার্ভে করে দেখানো দেখানো আছে আপনারা কিন্তু ওইখান থেকে দেখে নিতে পারবেন সো এখানে আরও কিছু অফার রয়েছে এগুলো আসলে যে না করাই ভালো কারণ এখানে আসলে অনেক ভেজাল ভেজালের মধ্যে পড়তে হবে আপনাদের এরপরে কিন্তু আপনাদের এখানে কন্টেস্ট দেখতে পাচ্ছেন এখানে কিছু কন্টেস্ট রয়েছে তবে এখানকার কন্টেস্ট আসলে কন্টেস্ট বুঝতে পারছেন ভাগ্যের ব্যাপার সো আমরা এখানে এটাও বাদ দিয়ে দিচ্ছি এরপরে যদি আমরা সুপার প্রেমির কাজ করলাম এবার যদি আমরা উইড্রোর কথা চিন্তা করি আমাদের এখানে রিওয়ার্ড এই রিওয়ার্ডের অপশনে যেতে হবে এখান থেকে দেখেন উইড্রয়াল ক্যাশ আমার কিন্তু জিরো দশমিক দুই শূন্য সেন্ট এখানে রয়েছে তো আপনারা এখান থেকে উইড্রো ক্যাশ এখানে ক্লিক করে দিলাম উইড্রোয়ার পয়েন্ট রয়েছে এখানে সো উইড্রো ক্যাশে এখানে ক্লিক করলে আপনারা কিন্তু এই অপশনটা পেয়ে যাবেন সো এখানে দেখছেন আপনারা বিটকয়েনে উইড্রো করতে পারবেন স্কিল ইনস্ট্যান্ট পেপাল এবং পেপালের মাধ্যমে উইড্রো করতে পারবেন and click here to update your payment information আমরা যদি এখানে একবার ক্লিক করে দিই এরপরে এটা রিফ্রেশ হয়ে দেখেন এইখানে আপনারা যে মাধ্যমগুলোতে উইড্রো দিবেন সেইটা এখানে কিন্তু বসায়ে এখানে আপনারা অ্যাকাউন্টটা সাবমিট করে দিবেন এরপরে আমরা রিওয়ার্ড থেকে রিওয়ার্ড থেকে চলে যাচ্ছি উইড্রো পয়েন্টসে উইড্রো পয়েন্টসে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন এইখানে আপনাদের অ্যামাজন গিফট কার্ড সো আপনারা অ্যামাজন গিফট কার্ডে কিন্তু পাঁচশো পয়েন্ট অর্থাৎ পাঁচ ডলার হইলে উইড্রো করতে পারবেন সো আমাদের যেহেতু এখানে পাঁচশো পয়েন্ট এখনও হয়নি সো এইটা আমি দেখাতে পারছি না আপাতত পরবর্তীতে আমি ভিডিও আনবো সো আপনারা এখানে কিন্তু ট্যাঙ্গো কার্ডেও উইথড্র করতে পারবেন পাঁচশো পয়েন্ট হলে সো এখানে দেখেন দেওয়াই আছে you have not have enough points to request the reward so এখানে আপনার পাঁচশো পয়েন্ট হয়ে গেলে এখানে কিন্তু আপনার উইথড্র অপশন চলে আসবে এরপরে দেখেন রিওয়ার্ড থেকে আমরা কনভার্ট পয়েন্ট অ্যান্ড ক্যাশে যদি চলে যাই এখানে যাওয়ার পরে আপনি কিন্তু আপনার পয়েন্টটা ক্যাশে কনভার্ট করে নিতে পারবেন এবং আপনার ক্যাশ থাকলে আপনি কিন্তু সেটা অর্থাৎ এইখানকার ক্যাশ এটা থাকলে আপনারা পয়েন্টে কনভার্ট করে নিতে পারবেন সো আমি যদি এখানে আমার বিশ ক্যাশ রয়েছে সেটা দেখেন অর্থাৎ বিশ পয়েন্ট রয়েছে এটা কিন্তু আমার শূন্য দশমিক দুই ক্যাশে কিন্তু কনভার্ট করতে পারবো সো এখানে এভাবে কিন্তু আপনারা কনভার্ট করতে পারবেন সো মোটামুটি এই ছিল আজকের সাইট অন্যান্য সাইটের পাশাপাশি এই সাইটে যদি আপনারা প্রতিদিন এক ঘন্টা করে সময় দেন আপনারা কিন্তু বেশ ভালো একটা ইনকাম করতে পারবেন আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ